আলার বুলান বুনাতে কোনে আছে বাজারে জানা কি দোকান নিয়া হ্যাঁ? বাজারে জানা এখন গমত নুরছে না নাই কথা কোনে গেল গো তোর কথা নো না না পুরো রাবা হ্যাঁ নিকা ও নো বাজারে জানা কোনে দোকান নিয়া এটা তেল দোকান নিয়া বাজারে যাও আজকে আমার মন ভালো নাই এটা আবার কি কথা মন ভালো নাই বাজারে যাওয়ার নামে আজকে আমার মন ভালো নাই আবার মন ভালো নাই তাহলে যাও যে গরুটা নিয়ে জাগি দিতে হবে যাও আব্বা হ্যাঁ। তুমি যে গরু নিয়ে যাওয়ার কথা চাও না হ্যাঁ। আজকে আমার মন ভালো নাই খালি মন ভালো নাই মন ভালো নাই কি কও যাও তুমি মুখ সুখ দিয়ে করে ভাত খাওয়া যাও মুখ সুখ দিয়ে ভাত খানো হ্যাঁ। আজকে আমার মন ভালো নাই না এনে কি কথা এনে কি কথা হ্যাঁ এনে কোন ইচ্ছাও কে তুমি ঘুমবার আবুল দাউল বাতাইছ নি আবার না ঘুমাই আছে আবুল তাবুল করি না তো আজকে আমার মন ভালো নাই তাই খালি মন ভালো নাই মন ভালো নাই তাহলে ঘুরে আর ফিরে আড্ডা মারে আর বেয়ানা উড়ারে মন ভালো নাই যাও আজকে আমার মন ভালো নাই ধ্যাত এনে বাদ দিও চলে oh, no! ছোট বলাই যে কই বড় বলাই খালি কইলো যে মন ভালো নাই মন ভালো নাই ছোট দাদা ঘরে নাকি ছোট দাদা দাদা কোনে গো হ্যাঁ দাদা oh, দাদা ও দাদা দেখছ না এটা উপরে গেছে তো কইলো যে মন মানে নাই মন কি করবো এটা নাকি কি ডাক দেই দাদা কও ও নো ওই যে গহনা বাজারে যাও তো আজকে আমার মন ভালো না আরে না না না মানে ঝামেলা করে এই কথা না গো না আমার মন ভালো না আবার কয় জান না কারণ কি কোনা কোনা না আবার কয় অন্য বাদ দাও অন্য বাদ দাও এই যে করে ভাত খেয়ে দেয়া বাজার যাও গা খান ভাত খাই খাইরো হুমন্দির পোলা তুই যা আমার মন ভালো নাই ইসি রে পোলাই কি মই মরে যাম গানি কথা এক কথা হ্যাঁ মালাও মন ভালো নাই মন ভালো নাই এটা কোনো খালি মন নাই আমার মন ভালো নাই মারবো না কি আমার কইতাছে রে কাট মু কইলে তাই বারে বারে কেন পাওয়াটা ভালো না রে হ্যাঁ? তুমি যাও ও নো না না দেখো বাজার যায় না গো ক্ষতি মেলা টিকটকে ওরা কয় আমার ক্ষতি একদম মন ভালো নাই তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক সবই করবেন আশা করি আর আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন খোদা হবে